যে দশটি কারণে আপনার সুপার হোস্টেলে চলে আসা উচিত রিজন নাম্বার ওয়ান এখানে প্রত্যেকটি প্যাকেজেই দৈনিক তিনবেলা খাবার দেওয়া হয় যা অত্যন্ত পরিচ্ছন্নভাবে রান্না করা হয় আর আপনি যতটুকু ইচ্ছা খেতে পারবেন সুতরাং আপনার কোনো বেলায় খাবার নিয়ে চিন্তা করা লাগবে না number two full building AC এর আওতায় এবং টেম্পারেচার সবসময় অপটিমাইজ থাকে সুতরাং এসি ফ্যান কেনার কোনো ঝামেলা নেই রিজন নাম্বার থ্রি এখানে আরও থাকছে laundry service with industrial dryer machine and washing machine সুতরাং আপনার কাপড় ধোয়া অথবা কোথায় নাড়তে হবে শুকানোর জন্য অথবা ময়লা হয়ে যাবে কি না এগুলো টেনশন নেওয়া লাগবে না রিজন নাম্বার ফোর এখানে সব সময় হাইজিন মেনটেন করা হয় পুরো সুপার হোম প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিন রাখা হয় ওয়াশরুম এবং টয়লেটও পারফেক্টলি ক্লিন রাখা হয় ক্লিনারদের দ্বারা সুতরাং সুপার হোমে থাকতে হাইজিন মেনটেন করতে আপনার একটুও সমস্যা হবে না রিজন নাম্বার ফাইভ অনেক বড় লবি আছে যেখানে এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটি রয়েছে যা আপনার ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারবেন রিজন নাম্বার সিক্স এখানে আরও রয়েছে পার্সোনাল লকার ফ্যাসিলিটি এতে আপনার খুব দরকারি জিনিসগুলো bank or extra locker capacity সহ কোনো জায়গায় দিয়ে রাখার দরকার নেই এটা আপনার সুপার হোমেরই পার্সোনাল লকার ফ্যাসিলিটিতে সেফ থাকবে reason number seven twenty four seven good quality wifi service রয়েছে এতে করে আপনার অযথায় ইন্টারনেটের পেছনে অনেকগুলো টাকা খরচ করা লাগবে না রিজন নাম্বার এইট এখানে জেনারেটর সুবিধাও রয়েছে সুতরাং সারাদিন যত পরিশ্রমী হোক না কেন ঢাকায় যদি ইলেকট্রিসিটি না থাকে সুপার হোমে এসে ইলেকট্রিসিটি না থাকার কষ্ট সহ্য করা লাগবে না আপনি স্বাচ্ছন্দ্যে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন অথবা রেস্ট নিতে পারবেন রিজন নাম্বার নাইন এখানে রয়েছে স্ট্যান্ডার্ড ইকুইপমেন্টস স্বয়ংসম্পন্ন জিম ফ্যাসিলিটি জিম করে আপনার প্রতিটি দিনকে উৎসাহিত করে নিজেকে করতে পারবেন আর একটু স্বাস্থ্য সচেতন রিজন নম্বর টেন যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভির আন্ডারে সার্ভেলেন্সে থাকে এবং অনেকগুলো স্টাফ রেগুলার এখানে সিকিউরিটির জন্য কর্মরত থাকায় আপনার নিরাপত্তা নিয়ে কখনো কোনো সমস্যায় পড়তে হবে না পার্কিংয়ে আপনার ভেহিকেলের সিকিউরিটি তো আছেই যেমন আমি আমার মোটরসাইকেল পার্কিংয়ে রেখে অনেকটা নিশ্চিন্ত থাকি এখন থাকা খাওয়া এন্টারটেনমেন্ট ক্লিনিং ফ্যাসিলিটিস সব হিসাব করলে সুপার হোস্টেলে অ্যাভারেজে সুপার সেভিংস পসিবল কারণ এখানে আর বাড়তি একটা টাকাও লাগছে না আপনার আপনার ব্যাচেলার লাইফে যা যা দরকার পড়ছে সব ফ্যাসিলিটিস সুপার হোম একটি প্যাকেজের আন্ডারে আপনাকে দিচ্ছে